খেলনা বন্ধুগুলা খেলনা খেয়াল করেন আমি কি বলবো আমারই চোখে পানি চলে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ is boy K GP back with another new reaction video and আজকে আমরা বেশ কয়েকটা রিয়াকশন ভিডিও পেয়েছি দেখা যাক এটার ব্যাপারে আপনাদের মতামত কী হয় একসাথে রিয়াক্ট করবো সো চ্যানেল একদম নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটু লাইক দিতে হবে চলুন ফার্স্ট ভিডিওটা আমরা দেখে নিই থ্রি টু ওয়ান বিসমিল্লা রহমান ব্রাদার্স খুব পার্টি হচ্ছে বারবিকে হবে নাকি ব্রাদার্স ওপি oh! মজা করতেছেন ঠিক আছে বাট এই যে এই এটা আমি মনে করি অনেক সময় বাইকে যারা চড়েন একটা হঠাৎ করে খুব জোশ এসে পড়ে শরীরে এরকম অ্যাক্সিডেন্টাল কিছু করবেন না রিকোয়েস্ট করলাম এরকম করবেন না একটা জিনিস দেখে সবারই সাবধান উচিত এই ধরনের কর্মকাণ্ড করলে কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হয়ে যেতে পারে রানিং রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট স্পেশালি বেশি ভয়াবহ আল্লাহ রহমত উনি হয়তো অল্পের জন্য একটু বেঁচে গেছেন মানে আল্লাহ না করে আরও ভয়ঙ্কর কিছু হতে পারতো সো যারা বাইকার ভাইরা আছেন বাইক রেগুলার কম বেশি চালান সবাইকে রিকোয়েস্ট করতেছি এটা please don't do this on the roads ভালোভাবে গাড়ি চালান ফ্রেন্ডরা আছেন ঠিক আছে বাট প্লিজ এগুলো করেন না ওকে নেক্সট ভিডিওটা মনে হচ্ছে এক প্রকার ট্রিটমেন্ট মানে অলরেডি একজন বন্দুক তাক করে রাখছেন বেশ কিছু পানি পড়া টড়া দেখা যাচ্ছে দেখা যাক ভিডিওটাতে কি আছে ওরে খেলনা বন্দুক দিয়ে ট্রিটমেন্ট চলতেছে Cyberpunk twenty seventy seven লেভেলে ওরে বাবা আয় হায় খেলনা বন্ধুগুলা খেলনা বন্ধুগুলা খেয়াল করেন আমি জানি না এটা এটা কী ধরনের ট্রিটমেন্ট বাট খেলনা বন্দুকগুলো একদম টোটালি আট জিবি বন্দুক আছে না লাইট জ্বলে যে মানে ছোট ক্লাস ওয়ান টু থ্রি ফোরের বাচ্চারা যে খেলে যে খেলনা বন্দুক দিয়ে ওগুলো দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে আমি জানি না উনি কীভাবে এই ট্রিটমেন্টকে কোনো দিক থেকে একটা ট্রিটমেন্টের পর্যায়ে ফেলতেছেন but doesn't feel like a treatment at all Oh. <laughs> এই ধরনের লোকগুলাকে কেন এখনো মানুষ ফলো করে জানি না still in twenty twenty one অনেকের কাছেই এখন আই থিঙ্ক অনেকগুলো বিষয় পরিষ্কার ইউটিউবের অ্যাক্সেস অনেক মানুষের কাছেই আছে বাট স্টিল এখনও অনেক মানুষ এই ধরনের ট্রিটমেন্টে বিশ্বাস করেন প্লিজ বলবো এগুলো থেকে যতটুকু পারে নিজেদেরকে দূরে রাখবেন এখন আমরা একটা স্পেশাল ভিডিও দেখব যেটা আমাদের খুব ক্লোজ একজন ফ্যান সাজেস্ট করেছিলেন সেটা আমরা একটু দেখে আসি টাইটেলটা হচ্ছে a deaf mute person is cured by Allah will after a sheikh recite the holy Quran মানে একজন কানে শুনে না এবং কথা বলতে পারেন এরকম একটা মানুষ এর ট্রিটমেন্ট হয়েছে হোলি কোরআন মানে পবিত্র কোরআনের কিছু রিসাইটেশনের মাধ্যমে বা তেল কোরআন তেলাওতের মাধ্যমে শেখ এটা পারফর্ম করছেন দেখি কীরকম হয় تقرب إلى رب العالمين يا رب الفاس يشكر دبم أو يتشاكر إن شاء الله بسم الله الرحمن الرحيم الله أكبر আচ্ছা উনি প্রথমে একটু সিজদা দিচ্ছেন সুজুদে গেছেন কিছু দোয়া পড়ে নিচ্ছেন সালাম ফিরে নিলেন আসসালামু আলাইকুম দোয়া চাচ্ছেন আই থিঙ্ক আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন ট্রিটমেন্টের আগে আল্লাহ তালাকে বিভিন্ন নামে ডাকলেন আচ্ছা আচ্ছা শুনতে পার না মানে কথা বলতে পারছেন না الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يلا بر لا إله إلا الله محمد رسول الله সুবহানাল্লাহ يلا خلينا نصلي على النبي اللهم صل على سيدنا محمد يلا جالتك جالتك جالتك আপনারা খেয়াল করছেন কিনা জানি না বাট লাইক এই লোকটা কথা মানে ফেল সো রিয়েল মানে কয়েকটা সেকেন্ডের জন্য আমার হারাই গেছি আমি কি হইলো জিনিসটা বোঝার জন্য একটু খেয়াল করে দেখেন মানে পাঠ করলে মোহাম্মদ পুরোটা বলছেন উনি যে মানুষ কথা বলতে পারেন সে মানুষ কথা বলে উঠছে না পবিত্র কোরআনের যে মানে খুব বেশি বুঝায় আপনাদের বলার কিছু নাই মানে পবিত্র কোরআনের কয়েকটা আয়াত উনি পাঠ করলেন আমাদের শেখ প্রথমে আল্লাহ তালাকে সাহায্য চেয়ে নিছেন আমি বলবো এখানে কোনো মিরাকেল না কথা আল্লাহ তালা চাইছেন দেখে হয়ে গেছে আল্লাহ তালার উইল এটা পবিত্রকরণের বাণীগুলা আল্লাহর কথা এগুলোকে এতটা সহজভাবে নেওয়া ঠিক না মানে এটাকে সচেষ্ট শ্রদ্ধার সাথে নেওয়া উচিত প্রত্যেকটা কথা এবং খেয়াল করে দেখেন দিস পার্সন এই মানুষটা চিকিৎসা পেয়ে গেলেন আগে যত দুশ্চয় দেখছেন সেগুলো থেকে this felt really special thank you যে ভিউরা সাজেস্ট করছিলেন আলহামদুলিল্লাহ মানে بر لا إله إلا الله محمد কমেন্ট কমেন্ট সেকশনে আপনারা محمد বলতে رسول পারেন الله يلا خلينا نصلي على النبي اللهم صل على سيدنا محمد يلا جالتك جالتك جالتك خلينا نصلي نصلي على النبي اللهم صل على سيدنا محمد اللهم صل على حبيبنا محمد وعلى ال سيدنا محمد একজন একজন- একজন একজন কান্না করে দিচ্ছেন এতটা ইমোশনাল মোমেন্ট আমি যতটুকু বুঝতেছি আমি কি বলবো আমারই চোখে পানি চলে আসছে these are very special মানে স্কিলফুল পিপল যারা আই থিঙ্ক মানে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে বা আল্লাহ তালার কাছে কোনো দোয়া চাইলে সেটা কবুল হয় মানে এটাও একটা স্পেশাল উদাহরণ আমরা দেখতে পেলাম আজকে কমেন্ট সেকশন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা এটা দেখার পর কীরকম ফিল করতেছেন এই মুহূর্তে অনেকেরই আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আসেন হয়তো কথা বলতে পারেন না বোবা বা কানে শোনেন এরকম বিভিন্ন ডিসেবিলিটি আছে একবার চিন্তা করেন মানে this is possible and this is this can be cured আমাদেরকে ওই ভাই আরেকটা ভিডিও পাঠিয়েছেন ওইটা আমরা একটু কুইকলি দেখে আসি একজন কানে শোনেন না এরকম একটা মেয়ের ট্রিটমেন্ট করতেছেন দেখি আমরা ভিডিওটা কানে শুনতে পান না কানের ইয়ারিংগুলো খুলে দিলেন কনফার্ম করে নিলেন আচ্ছা بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا مرضت فهو يشفيني وإذا مرضت فهو يشفيني وإذا مرضت মেয়েটার মুখের ওই ঠিক চাপ দিলেন মেয়েটার কানে কথা শোনার জন্য যে মেশিনটা ইউজ করতে সেটা উনি খুলে ফেলছেন এই মুহূর্তে কিন্তু মেয়েটাকে শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না سمعك أنت ها؟ سجل এটা এই মেশিনটা কানে শোনার এই মেশিনটা لما زعلت وإذا مرضت فهو يشفيني وإذا مرضت فهو يشفيني وإذا مرضت فهو يشفيني special treat of type of treatment এটা জানি না কতজন পারবেন শুনতে পাইছে সে শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে Allah. Allah. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. শুনতে পাচ্ছি মেয়েটা আস্তে আস্তে এখন মেশিন ছাড়া শুনতে পাচ্ছে একটু একটু শুনতে পাচ্ছে মেয়েটা শুনতে পাচ্ছে মানে মানে অনেকে দেখে হয়তো আশ্চর্য মনে করেন অনেকে দেখে একটু একটু অবাক হয়ে যান যে এটা কিভাবে সম্ভব এগুলো হয়তো খুব বেশি আমাদের সচরাচর সামনে আসে না বাট আমি এতটুকু বলতে পারি যারা এটাতে এক্সপার্ট মানে এই ধরনের ট্রিটমেন্টে they know what they are doing আমি হয়তো আরও তথ্য পেলে আপনাদের সামনে আনার চেষ্টা করবো বা আপনাদের মধ্যে কেউ যদি আরও তথ্যের ব্যাপারে জানেন এই ধরনের ট্রিটমেন্টের ব্যাপারে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এরকম আমি মনে করি লক্ষ লক্ষ মানুষ আছে যারা এখন এই ধরনের ট্রিটমেন্ট খুঁজতেছে বাংলাদেশে কেউ করান কি না সেটার ব্যাপারে যে কেউ কোনো তথ্য জানে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আমি মনে করি এটা নট অনলি আমাকে বা আপনাকে আরও লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার করবে টু মানে গেট ব্যাক দ্য বিলিফ আমরা আসলে অনেক কিছুর জন্য ইসলামে থেকে মানে যেটাকে বলে ভালোবাসার অ্যাবসেন্সে হয়তো ইসলামের যে ব্যাপার বা নিয়ম এগুলোকে হারাই ফেলতেছি it's think for a second যে ভাই বা বোনে এখনও মানে এই জিনিসগুলো দেখেন না বা মানে মনের মধ্যে ইমানের শক্তিটা এখন একটু একটু নিমজ্জিত অবস্থা অল্প একটু হলেও আছে এই ধরনের কিছু দৃষ্টান্ত দেখলে তাদের মনে সেই ইমানটা আসলে শক্তিশালী হয়ে ওঠে আমার আপনার মানে ইমানি যে ফুয়েল যদি বলেন অনেক সময় ভিডিওগুলো সেই হিসাবে কাজ করে try to build that connection with Allah মানে এটা খুব নেসেসারি যখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ফিল যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন দি অলমাইটি ওনার সামনে দাঁড়ানোর এই মানে ফিলিংসটা যখন আপনি নামাজে দাঁড়াবেন সেই সিরিয়াসনেস নিয়ে দাঁড়াবেন কার সামনে দাঁড়াবেন সেই ফিলিংসটা মনে মধ্যে চলে আসবে থিংস উইল ফিল ডিফারেন্ট নামাজ যখন রেগুলার পড়েন যেরকম মনে হয় it will feel so much special than that তো যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আজকের রিয়েশন ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি স্পেশাল পার্টটা কোনটা ছিল সেটা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা শেয়ার করার মাধ্যমে লাইক দেওয়ার মাধ্যমে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আশা করি এবং নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন আসসালামু আলাইকুম